হ্যালো সবাইকে নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা বি এর উপরে বি নেটওয়ার্কের উপরে আমরা যারা এতদিন ধরে বি মাইনিং করে আসছি তাদের জন্য বি একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছে যেটা হয়তো আমাদের জন্য খুবই এক্সাইটেড হতে যাচ্ছে কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে আমি আমার অনেক ভিডিওতে এনএফটির কথা বলেছি আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা মোটামুটি হয়তো এনএফটি সম্পর্কে ধারণা পেয়ে গেছেন এবং এছাড়াও অনলাইনে এনএফটি সম্পর্কে অনেক লেখা এবং ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আপনারা হয়তো সেগুলো দেখে ফেলেছেন এবং এনএফটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন তবুও যদি এনএফটি কী আপনাদেরকে জানতে হয় তাহলে আমাকে নক করবেন আমি একটা স্পেশাল ভিডিও তৈরি করব এনএফটির উপরে আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন তো বি আজকে আমাদেরকে এনএফটি গিভওয়ে দিচ্ছে এইটা হচ্ছে বলা হচ্ছে টোয়েন্টি মে মানে মে মাসের বিশ তারিখ হচ্ছে ইন্টারন্যাশনাল বি ডে এই বি ডে সেলিব্রেশন করার জন্য বি নেটওয়ার্ক একটা এনএফটি গিভওয়ে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বির যে নিউজ ইন্টারফেস রয়েছে সেটা ওপেন করে রেখেছি এখানে ইন্টারন্যাশনাল বিডে সেলিব্রেশন এটা তারা বলেছে এবং একটু নিচের দিকে আমরা সবগুলো সবটুকু লেখা পড়ব না এখানে তারা বিভিন্ন কস্টস দেখিয়েছে কী জন্য তারা এই ইন্টারন্যাশনাল বি ডে সেলিব্রেট করছে ইত্যাদি এগুলো আমরা দেখবো না আমরা শুধু দেখবো আজকের যে টপিক্সটা এইখানে তারা বলে দিয়েছে to To celebrate special day B network D A O has prepared and NFT airdrop event 500 NFTs for the airdrop, 50 items for community contributors and 450 for lucky bees বলেছে যে 500 হচ্ছে এয়ারড্রপের এয়ারড্রপে যাবে এনএফটি 50টা যাবে কমিউনিটি কন্ট্রিবিউটরস যারা আছে তাদের জন্য এবং 450টা যাবে লাকি বিস যারা হবে তাদের জন্য অর্থাৎ মোট 1000 এনএফটি আমাদেরকে গিভ হয়ে দিচ্ছে এখন আমরা দেখে নেব কিভাবে আমরা জয়েন করব তার জন্য একটা লিংক এখানে দিয়ে দিয়েছে লিঙ্কটাতে আমাদেরকে ক্লিক করতে হবে আমি চেষ্টা করব লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্কে ক্লিক করতে পারবেন আশা করছি আর যদি ইনকেস এই লিঙ্কটাকে সেখানে দেওয়া না যায় দেখি আমি এটাকে কপি করা যায় কিনা হ্যাঁ লিঙ্ক আমি দিয়ে দিতে পারবো লিঙ্ক আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন কারণ আমরা সরাসরি ইউটিউবে কোনো লিঙ্ক শেয়ার করি না এই ধরনের লিঙ্ক পেতে হলে আপনাকে একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসতে হবে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন সেখানে আপনার মতামত জানাতে পারেন টুইটারে আমাদেরকে ফলো করতে পারেন এবং ফেসবুকেও আমাদের একটা গ্রুপ আছে সাপোর্ট গ্রুপ সেটাতে যুক্ত হয়ে থাকতে পারেন এই সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন আর সর্বশেষ অনুরোধ হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করে রাখুন যাতে আপলোড হওয়া সমস্ত ভিডিও সবার আগে নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছে যায় তো শুরু করছি প্রথমে লিঙ্কটাতে ক্লিক করতে হবে আমিও প্রথমবার জয়েন করছি এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে কি বলা হচ্ছে তো লিঙ্কে ক্লিক করার পরে ঠিক ডিসপ্লেতে আপনারা যেরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে এখানে কাজ হচ্ছে আমাদেরকে টুইটার ফলো করতে হবে টুইটারে রিটুইট করতে হবে তিনজন ফ্রেন্ডকে মেনশন করতে হবে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে টেলিগ্রাম চ্যানেলে ডিসকোর্ডে তাদের ডিসকোর্ডকে ফলো করতে হবে যদি আপনার ডিসকোড না থাকে এখনই তাহলে প্লে স্টোর থেকে ডিসকোড অ্যাপটা ডাউনলোড করে নিন এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন ডিসকোর্ডে অ্যাকাউন্ট করা খুব সহজ দেন ইউটিউব লাইক করতে হবে তারপরে আপনার বি ওয়ালেট দিতে হবে আমরা দেখিয়ে দিচ্ছি সবগুলো পার্ট আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তাহলে আশা করছি আড্রাপটাতে জয়েন করতে পারবেন আর এনএফটি সম্পর্কে যারা জানেন তারা হয়তো খুব আগ্রহ নিয়ে জয়েন করবেন কারণ টোকেনের চেয়ে বর্তমানে এনএফটির মার্কেট খুবই ভালো যাচ্ছে এনএফটি খুব ভালো দামে বিক্রি হচ্ছে আর বি নেটওয়ার্কের যা ফিউচার দেখা যাচ্ছে তাতে আশা করা যায় বি নেটওয়ার্কের এনএফটিও ভবিষ্যতে আমাদেরকে ভালো প্রফিট দেবে তো চলুন কথা না বাড়িয়ে ফলো অন টুইটার প্রথম যে কাজটা রয়েছে এখানে প্রত্যেকটা কাজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব অথবা কাজের উপরে ক্লিক করব আমাদেরকে টাস্কের পেজে নিয়ে যাবে প্রথম যে টাস্কটাতে টাস্কটা রয়েছে সেটাতে ক্লিক করলাম এখানে কানেক্ট টুইটার এসছে কানেক্ট টুইটারে ক্লিক করে দিতে হবে আমি কানেক্ট টুইটারে ক্লিক করে দিয়েছি এখন এখান থেকে আমি অ্যাপসে চলে যাচ্ছি এখানে অথরাইজ অ্যাপস আমার যে অ্যাপস মোবাইলে রয়েছে টুইটার অ্যাপস সেটা ওপেন হবে এখানে এখন আমার টুইটার অ্যাকাউন্টে অথরাইজেশন হয়ে গেছে আবার আমাকে ব্যাক পেজে নিয়ে এসেছে আমি এখান থেকে এখন আবার টাস্কের যে নাম্বারটা আছে অথবা টাস্কের যে লেখাটা আছে ফলো অন টুইটার সেটাতে ক্লিক করব দেন নিচে ফলোতে ক্লিক করব দেখা যাক ফলোতে ক্লিক করলে আমাকে নিয়ে আসবে বিয়ের অফিসিয়াল পেজে আমার এটা অলরেডি ফলো করা আছে আমি এখান থেকে ব্যাক চলে যাব দেন ক্লিক করব ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করলে আমার এটা টিক এসে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে টিক চলে এসছে এটা আমার হয়ে গেছে দেন আমি ক্লিক করব retweet and mention three friends এখানে যে টুইটটা এসছে আমরা এইটাকে রিটুইট করার চেষ্টা করব এখানে রিটুইটে ক্লিক করব দেন এখান থেকে টুইটার সিলেক্ট করব আমার টুইটার অ্যাকাউন্টে চলে যাবে চলে যাওয়ার পরে পোস্টটা পেয়ে যাবো আমরা এখান থেকে এই পোস্টটা এখান থেকে রিটুইট করে দিতে পারবো আমি এটাকে কোড রিটুইট করছি কারণ এখানে আমাকে বলা হয়েছে আমার তিনজন ফ্রেন্ডকে মেনশন করার জন্য আমি এখান থেকে আমার তিনজন ফ্রেন্ডকে মেনশন করে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের তিনজন ফ্রেন্ডকে মেনশন করে দিবেন যে কোনো তিনজন ফ্রেন্ডকে মেনশন করলেই হবে এটা শুধু একটা জিনিস খেয়াল রাখবেন এখানে ব্লুটিক দেওয়া কোনো আইডিকে মেনশন করবেন না তাহলে হয়তো টুইটার থেকে আপনার আইডিটা ব্যান হয়ে যেতে পারে যেসব টুইটার আইডিতে ব্লু টিক আছে সেই সব আইডিকে মেনশন কখনোই করুন না করার চেষ্টা করবেন এটা যে কোনো এয়ারড্রপের ক্ষেত্রে এখানে আমাদের কাজ শেষ আমরা এখন ফিরে যাব দেন ভেরিফাইতে ক্লিক করব ফিল্ড টু ভেরিফাই এন্ট্রি ভেরিফাইতে ক্লিক করার পরে এটা এটাতে আপনার ঠিক চলে আসবে তবে এখানে একটা জিনিস মনে রাখবেন ইন কেস যদি আপনি দেখেন যে আপনি আপনার অ্যাপসে ওপেন করেছেন এবং রিটুইট করেছেন আপনার এখানে তবুও ব্লুটিক আসছে না বলছে যে ভেরিফাইড ফেল তখন আপনি কি করবেন আপনার যে ব্রাউজার আছে ক্রোম থাকুক আর যা থাকুক সেইটা দিয়ে ওপেন করবেন ওপেন ওপেন করে রিটুইট আবার নতুন করে করার দরকার নেই যদি আপনি আগে করে থাকেন আর না হলে ক্রোম দিয়ে ওপেন করে টুইটার অ্যাকাউন্টটা ওপেন করে সেখান থেকে আপনি এটাকে রিটুইট করবেন দেন ব্যাক আসবেন এইবার ভেরিফাইতে ক্লিক করলে আপনার ভেরিফাই হয়ে যাবে এরপরে বলেছে জয়েন গ্রুপ অন টেলিগ্রাম আমরা চলে যাচ্ছি টেলিগ্রামে দেখি টেলিগ্রাম গ্রুপ জয়েন করার জন্যে ব্যাক এখানে জয়েন করার পরপরই আমরা আবার ব্যাকে চলে আসব টেলিগ্রাম আসার পরে এখানে জাস্ট জয়েনে ক্লিক করে দিব জয়েনে ক্লিক করে দেওয়ার পরে কাজ শেষ আমরা এখান থেকে এখন ব্যাক চলে যাব ব্যাক চলে এসেছি দেখি একটি দেখুন অটোমেটিক টিকমার্ক চলে এসছে দেন সাবস্ক্রাইব নিউজ চ্যানেল এটা হচ্ছে টেলিগ্রামের আমরা এখান থেকে আবার টেলিগ্রামে যাব নিউজ চ্যানেলে জয়েন করার জন্যে আমি আশা করছি এটাতে আমি আগে জয়েন করে রেখেছি না এটা অফিসিয়াল চ্যানেল আমি জয়েন করিনি এখান থেকে জয়েন হয়ে নিলাম আপনারা জয়েন হয়ে নেবেন ব্যাকে চলে আসবেন টিক মার্ক চলে আসবে জয়েন ডিসকোড সার্ভার আমরা ডিসকোড এখান থেকে কানেক্ট ডিসকোড করে নেব আপনার যদি ডিসকোড না থাকে আমি বলেছি যে এটা আগে থেকে ডাউনলোড করে নিন ডাউনলোড করে নিয়ে তারপরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন দেন এখান থেকে ঠিক আমি যেভাবে দেখালাম এভাবে কানেক্ট করুন অথরাইজ এখান থেকে দিয়ে দিতে হবে ডিসকোড ওপেন হয়েছে আমার এখান থেকে অথরাইজ দিয়ে দিব অথরাইজ দিয়ে দিলে দেখুন আমার পেজে ব্যাক এসছে এখান থেকে আবার টাস্কে ক্লিক করব এখানে ভিউ ডিসকোড ডিসকোডে ভিউ করতে বলছে এটা ডিসকোডে চলে যাচ্ছে ডিসকোডে ঠিক এভাবে ওপেন হবে এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিতে হবে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিলে আমাদের বিয়ের যে ডিসকোড অ্যাকাউন্ট আছে সেটাতে আমরা চলে আসবো সেটাতে জয়েন হয়ে যাব দেন এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাই হয়ে যাবে টিক চলে আসবে then like YouTube video YouTube ভিডিওকে লাইক করতে হবে এখান থেকে আমাদেরকে ক্লিক করলে টাস্কের উপরে ক্লিক করলে বা যে সংখ্যাটা রয়েছে সেটার উপরে ক্লিক করলে আমাদেরকে তাদের অফিসিয়াল চ্যানেলে নিয়ে আসবে এখান থেকে আমরা জাস্ট ভিডিওটা লাইক করব লাইক করার পর আপনি চাইলে এটাকে সাবস্ক্রাইব করতে পারেন নাও করতে পারেন আমি করে দিচ্ছি এখানে আমাদেরকে সাবস্ক্রাইব করতে বলেনি তবুও যেহেতু আমি বি নিয়ে কাজ করছি এই জন্য বিয়ের অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম দেন ব্যাকে চলে আসলাম এটা দেখুন ভেরিফাই হয়ে গেছে এবার বলছে what is your B wallet আমাকে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমাকে এখানে বি ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে এটা একটু ভালো করে দেখুন কোথায় পাবেন বি ওয়ালেট অ্যাড্রেসটা বি ওয়ালেট পাওয়ার জন্য এখান থেকে আমরা আমাদের বি যে অ্যাপসটা রয়েছে আমরা যেটাতে মাইনিং করছি সেটাতে চলে যাব আমি আমার বি মাইনিং অ্যাপসে চলে এসেছি আপনারা আপনাদের মাইনিং অ্যাপসে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথম সরি একটু নিচের দিকে একেবারে নিচের দিকে চারটা মেনু আছে এখান থেকে স্কোয়ারে ক্লিক করব আমি স্কোয়ারে ক্লিক করে দিলাম স্কোয়ারে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন মাঝখানের দিকে এই যে ওয়ালেট লেখাটা চলে এসছে এখানে ওয়ালেটে ক্লিক করে দিতে হবে ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আমাদের যে বিয়ের ওয়ালেট রয়েছে সেটা ওপেন হবে এবং এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে নিতে পারবো এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস এখানে এই যে কপি অপশন রয়েছে এটাতে ক্লিক করলে আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এখান থেকে জাস্ট কপি করে নিলাম দেখুন কপি সাকসেসফুল দেন আমরা ফিরে যাব ফিরে গিয়ে এখানে অ্যাড্রেসটা জাস্ট পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সাবমিট করে দিলাম অল স্টেপস কমপ্লিট আমার অল স্টেপস কমপ্লিট হয়ে গেল এখন আপনারা যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখানে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য এখন আমি অপেক্ষা করব হয়তো আমি এই এনএফটি যে গিভওয়ে রয়েছে এটা পার্টিসিপেন্ট হতেও পারি এটা লাকি হতেও পারি দেখা যাক আপনারাও জানাবেন কে পাচ্ছেন কে পাচ্ছেন না সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে